শিওলিটা পারে গেল না এরকম করে কে টাকায় বাপরে বাপ তুই গেছিল করতি তুই গেছিল ওই কলোনি স্কুলে কি জন্য গেছিল ওই যে বলে আনন্দ ধারা আনন্দ ধারা কইছে ওই লাগ মিটিং আছিল তোরতে গেছিল ও আনন্দ তো গেছিল আর ওইকে পাড়ায় শিক্ষা হয় ওইটার মিটিং গেছিল নাকি মাননীয় শিক্ষা মাননীয় ওই পাড়ায় শিক্ষালয়ের মিটিংও গেছিল হ্যাঁ। আনন্দ ধারা জিনিসটা তুই জানিস কি না জানি না এই জন্য কহে ঘুরি ফিরি পারো Αν μου είτε παρότι μου παρήθμωση να σου, θα τεκίσει μου. Δεν θα λέτε την έκολη μερατσί. Αλλά σου, είναι άνω να την αντιδιστατή. ওরা পালো না বিভিন্ন নারী উন্নয়নের গোষ্ঠী তো রয়েছে হ্যাঁ, হ্যাঁ, রান্নার গোষ্ঠী তারপরে স্বনির্ভর দল এই যে গোষ্ঠীগুলা হ্যাঁ, এই যে গোষ্ঠীগুলা এটা মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার বারো সালে সতেরোই মে এই গোষ্ঠীগুলার শুরু করার জন্য চিন্তা ভাবনা করে এই গোষ্ঠী দলগুলো তৈরি করেছে এই প্রকল্পটার নাম হচ্ছে আনন্দ ধারা অঞ্চল যাবো বুঝা পাবো দেখবো না বসে আছে দিদিমণিরা দলনেত্রীরা এই আনন্দ ধারার মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর দল তৈরি আর শুরু হয়ে গেল সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন লকডাউন শিক্ষালয় পাড়ায় শুরু হয়েছে দুই বছর লকডাউনের পরে আরো কি কি কাজ করিছে আসলে মন দিয়ে সরকার

সাইকেল এসসি এসটি বয়স্ক ভাতা সব কিছু শুনিল এই পাড়ায় পাড়ায় শিক্ষালয় কাহতে ঢুকে ইন্ডাস্ট্রি টিপি কলোনি স্কুল আরো কি কি দিছে আমার সরকার এই টাইমে কোহে চলে যাবে কারণ সারাদিন চলে যাবে একবারে জন্ম থেকে মৃত্যু এই পর্যন্ত যদি এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গুণগান করা যায় একেবারে শেষে গুণগান না যখন মারা যাবে মারা যাবে শ্মশানও দিয়ে যাবে তখন আবার পরিবার জন্যে সমবেথী একটা প্রকল্প আছে এতগুলা সরকার করিছে দুই বছর ধরে লকডাউনে বিনা একবার পয়সা বা রেশন খাওয়াতে বাঁচিয়ে থুইছে হ্যাঁ, সরকার